আইএলসের চারটা মডিউলের মধ্যে রাইটিংয়েই কেন বেশি প্রবলেম হয় এর অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে কোয়েশ্চেন না বোঝা দ্যাট মিনস কোয়েশ্চেন টাইপটা যদি আপনি ক্লিয়ার না হন আপনার লেখাটা কিন্তু অফ টপিক চলে যাবে এজন্য আজকে আমরা কোয়েশ্চেন টাইপকে কীভাবে ঠিকমতো বুঝে রাইটিংটাকে অন টপিকে রেখে আমরা আমাদের রাইটিং টাস্কে লিখতে পারি সো অ্যানালাইজ করে দেখা যায় আইএলস রাইটিং টাস্ক টুতে ছয় থেকে সাত ধরনের প্রশ্ন থাকে আমরা আজকে ওয়ান বাই ওয়ান দেখব যে কোন কোয়েশ্চেন টাইপের জন্য কি কি লিখতে হবে The first one, do you agree or disagree? এটা একটা কোয়েশ্চেন টাইপ এবং এটা খুবই প্রমিনেন্ট কারণ এটা রাইটিং আইএলস রাইটিংয়ে খুব বেশি আসে so do you agree or disagree যখন আপনাকে বলে দিবে কোয়েশ্চেন তখন আপনি অরের প্রতি ফোকাস করে দেখবেন যে আপনাকে যে কোনো একটা অপশন দিচ্ছে হয় আপনি অ্যাগ্রি করবেন না হয় আপনি ডিসঅ্যাগ্রি করবেন এখানে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে এটা জাম্বল্ড করে ফেলে পার্শিয়াল চলে যায় কিছুটা অ্যাগ্রি করে কিছুটা ডিসঅ্যাগ্রি করে দিস ইজ কমপ্লিটলি রং এটা করা যাবে না এখানে শুধুমাত্র একটা সাইড নিয়ে আপনাকে সম্পূর্ণ প্যারাগ্রাফটা বা এসেটা লিখতে হবে alright number two to what extent do you agree or disagree এই জায়গায় আপনাকে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে একটু নোট ডাউন করে ফেলুন the first one is to what extent যখন বলে তখন হচ্ছে আপনি কতটুকু অ্যাগ্রি করেন অর ডিসঅ্যাগ্রি করেন আপনি চাইলে সম্পূর্ণটা অ্যাগ্রিও করতে পারেন আবার সম্পূর্ণটা ডিসঅ্যাগ্রিও করতে পারেন আবার চাইলে পার্শিয়ালি অ্যাগ্রি করতে পারেন আবার চাইলে পার্শিয়ালি ডিসঅ্যাগ্রি করতে পারেন দ্যাট মিন্স এখানে তিনটা অপশন দাঁড়ায় একটা হচ্ছে আপনি সম্পূর্ণ অ্যাগ্রি করতে পারেন একটা হচ্ছে সম্পূর্ণ ডিসঅ্যাগ্রি করতে পারেন অথবা কিছুটা অ্যাগ্রি কিছুটা ডিসঅ্যাগ্রি এইভাবে করে আপনি টু আট এক্সটেন্ট টাইপ মানে হচ্ছে কতটুকু আপনি অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন আপনার রাইটিংটাকে সাজাবেন so number three discuss both views and give your opinion এখানে দুইটা ভিউ থাকবে কোয়েশ্চেনে এবং আপনাকে দুইটা ভিউকে ডিসকাস করতে বলা হচ্ছে এবং অবশ্যই আপনার অপিনিয়নটাকে বা আপনার পজিশনকে ক্লিয়ার করে দিতে হবে এক্সামিনার কিন্তু খুঁজবে যে আপনার পজিশন কোনটা আপনি এটার সাথে কতটুকু অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন বা আপনি পক্ষে না বিপক্ষে এই পজিশনটাকে ক্লিয়ার করে দিতে হবে এই কোয়েশ্চেন টাইপের জন্য number four do the advantages weigh the disadvantages this is very important অনেকে মনে করে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ যে কোয়েশ্চেনটা এটাতে মনে হয় শুধু আমি পজিটিভ সাইডস এবং নেগেটিভ সাইডস লিখবো বাট যখন ডু দিয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপটা তখন কিন্তু আপনাকে এটা অপিনিয়ন টাইপ এসের ভিতরে কাউন্ট করতে হবে আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবেন বাট অবশ্যই আপনার অপিনিয়নটাকে সাথে অ্যাড করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি আপনার টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক পাচ্ছেন না number five what are the advantages and disadvantages of the topic এইখানে শুধুমাত্র অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিতে হবে অপিনিয়ন যদি দিয়ে থাকেন আপনি কিন্তু এখানেও প্যানালাইজড হবেন number six problems and solutions very clear cut question type যদিও একটু কম আসে রেশিওটা কম বাট এটা খুবই সহজ এবং প্লেইন কোয়েশ্চেন টাইপের মধ্যে একটা ফার্স্ট বডি প্যারাগ্রাফে আপনি লিখছেন the problems and the second body paragraph will contain the solution to the problems number seven cause and effect কেন হচ্ছে কজ মিন্স রিজনস এখানে প্রশ্নটা হতে পারে why are what are the causes so why যদি থাকে অথবা কজ যদি থাকে তাহলে এটা আমরা রিজন ব্যাখ্যা করবো যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে and finally cause and impact যে এই জিনিসগুলো ঘটার কারণে কি কি ইম্প্যাক্ট পড়ছে সো এই সাতটা কোয়েশ্চেন টাইপকে অ্যানালাইজ করে তারপরে উচিত আমাদের একটা আয়েলস রাইটিং টাস্কে মেক করা তাহলে যেটা হবে আপনার কোনো চান্স থাকবে না যে আপনি অফ টপিকে লেখা নিয়ে চলে যাবেন সো রাইটিং প্রিপারেশনের সময় এই সাতটা টাইপের কোয়েশ্চেন অ্যানালাইজ করে তারপর প্রিপারেশনটা নেওয়া উচিত যাতে করে আমরা আমাদের লেখার ক্ষেত্রে অফ টপিকে চলে না যাই so thank you very much for see you next